ঈদটা যেন হয় ঈদের মতো ঈদটা যেন হয় ঈদের মতো সব দুঃখ হক দূর ভুবন জুড়ে ছড়িয়ে পড়ুক আনন্দ আর শোক আমি আর একটা ছোট কথা আপনাদেরকে বলে যাই আল্লাহ বলেন কোরআনে বলেন ও তা ও তোমরা মানুষের ভালো কাজে তাকুয়ার কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো এই কোরবান এটা হচ্ছে আমাদের জন্য মুসলমানদের জন্য বৃহত্তম একটি খুশির দিন আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ এই ঈদের খুশি যেন আল্লাহ পাক আমাদের সকলের মাঝে ভাগাভাগি করবার তৌফিক দান করে সাহা বলে আমি এই খুশি যেন সকলের মাঝে ভাগ হয়ে আমরা সকলে ভাগাভাগি করে নিই আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করে এই জন্য এই কোরবানিতে আমাদের একে অপরের সহযোগিতা একান্ত প্রয়োজন ঠিক কিনা যেমন আমাদের এই পশু ক্রয় করা পশু জবেহ করা সবগুলিতে আমরা একে অপরের সহযোগিতা করব। এই ঈদ কি করে এই ঈদ আমাদের মুসলমানদের দূরত্বকে কমিয়ে আমাদের মুসলমানদের বিরুদ্ধে ব্রাতৃত্ব সৃষ্টি করে ব্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দূরত্ব কমিয়ে দিয়ে খুব কমিয়ে দেয় আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ আমরা প্রতি বছর যে একজনের চেহারা দিকে একজন তাকাই না একজনের সাথে একজন কথা বলি না আল্লাহ বলেন তোমাদেরকে দুইটা ঈদ দিব ওই ঈদ তোমরা শত্রুকে তোমরা বন্ধু বানিয়ে তোমরা কোলাকুলি করবে আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ এবং আমাদের আশেপাশে যারা গরু এনেছেন আপনার তাদের কাছ থেকে গরু নেবেন আমাদের ডানে বামে আমাদের এলাকায় যারা গরু এনেছেন তারা অনেক কষ্ট করে গরু এনেছেন আপনারা জানেন গরু আনা এগুলো পালন করা অনেক কষ্টের কাজ আপনারা জানেন আমাদের অক্সিজেন এলাকার চারজন যুবক তারা গরু আনতে গিয়ে শাহাদত বরণ করেছে ঠিক কিনা বলেন এখান থেকে বোঝা যায় গরু আনা এগুলো অনেক কষ্টের কাজ অনেকে মনে করেন তারা ব্যবসা করতেছে না তারা সেবা দিচ্ছে আপনি যেন কোনো এরকম কোলাহল বাজারে গিয়ে আপনি যেন ক্ষতিগ্রস্ত না হন এখন দেখবেন বাজারের মধ্যে জাল নোটের ছড়াছড়ি কি নোট জাল নোট আর পকেট মার কেউ গরু কিনতে যায় আর কি আপনার পকেট কোরবানি দিতে যায় ঠিক কিনা বলেন পকেট মার থেকে সাবধান থাকবেন এবং যার লোক থেকে আপনারা সাবধান থাকবেন আর বিশেষ করে গরুর অ্যাক্সিডেন্ট ছোটো বাচ্চাকে গরুর বাজারে নেবেন না ছোটো বাচ্চাকে গরুর বাজার থেকে একটু সাবধান রাখবেন এগুলো আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে দুই নম্বর হলো আমরা অনেকে আছি যারা একা একা কুরবানি দিতে পারে আল্লাহ তৌফিক দিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আর কিছু আমাদের শহরের মধ্যে এমন মানুষ আছে যারা কিন্তু একা দিতে পারবে না শরিক হিসেবে তারা দিতে পারবে কিন্তু তারা লজ্জা কাউকে বলতে পারতেছে না যে আমি তো এক ভাগ দুই ভাগ দিতে পারবো আমি এরকম লোক কোথায় পাবো কার কাছে গিয়ে বলবো আর কার কাছে হালাল ইনকাম আছে বিভিন্ন সমস্যা ঠিক কিনা তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে তিনজন চারজন সাতজন পর্যন্ত মিলিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এ পর্যন্ত আমার হাতে এরকম আমরা অনেকগুলো মানুষকে মিলিয়ে দিয়েছি তারা এখন একসাথে কোরবানি করবে জোর বলুন না সব সবাহান এটা হচ্ছে আমরা একে অপরের প্রতি সহযোগিতা ভালোবাসা এই তো সুযোগ এই এইটা আল্লাহ আমার আল্লাহ এটাই চান যে তোমরা পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে কোরবানি করবে হাসি মুখে ঈদ পালন করবে তোমাদের গুস্তকে তোমরা গরিবদের মাঝে বন্টন করে আত্মীয় স্বজনের কাছে তোমরা বন্টন করে ভাগাভাগি করে ঈদের আনন্দ উদযাপন করবে আল্লাহ পাক আমাদের সকলকে তো দান করুন না জোর বলুন আমিন